বিসমুল্লা রপনেম হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি বিএনএন টেক টিভিটা আপনাদেরকে সবাইকে স্বাগতম আজকে হচ্ছে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সে বিষয়টা হচ্ছে সাতোশি কোর নিয়ে সাতোশি কোরের হচ্ছে আমাদের মাইনিং বর্তমান সর্বশেষ আপডেট কি যেহেতু সাতোশি কোর নিয়ে অনেক নানা জল্পনা জল্পনা চলছে অনেক কথাবার্তা চলছে অনেক অনেক ধরনের ফেক স্কাম থেকে আমরা অনেক ধরনের নানান ধরনের টুইট পাচ্ছি কিন্তু আমরা লাস্ট সর্বশেষ যেটা রিয়েল আইডি এর সেই রিয়েল আইডি থেকে আমরা কি টুইট পেয়েছি এবং কি বার্তা পেয়েছি সেটা নিয়ে কথা বলবো তো আমি সর্বপ্রথমেই আমি করে আছে ওপেন করলাম করে হচ্ছে গিয়ে আমি দেখব হচ্ছে আমাদের এখন পর্যন্ত হচ্ছে টোটাল সাপ্লাই ছিল হচ্ছে টু পয়েন্ট ওয়ান বিএন ছিল হ্যাশ রেট ছিল টু পয়েন্ট থ্রি নাইন এবং হচ্ছে কারেক্ট কার্কুলেশন ছিল পাঁচশো বিশ point four one M N এবং হ্যাশ গেন ছিল এটা ব্লক সেন ব্লক হাইট এখন পর্যন্ত হয়েছে দশ লক্ষ চল্লিশ আছে দশ আছে আছে আমাদের এক লক্ষ চার হাজার ব্রাশি তো সেক্ষেত্রে আমাদের সর্বশেষ পর্যায়ে এসে আমরা আসলে কি ভাবতেছি এটা নিয়ে আসলে আমরা অনেকেই অনেক ধরনের কথা বলতেছি যে আসলে আমাদের এখন পর্যন্ত কি হবে এটা হচ্ছে আমরা কি বারো তারিখের পর অনেকে বলতেছে বারো তারিখের কথা আসলে বারো তারিখ পর্যন্ত এখন পর্যন্ত কোনো কথা আসছে কি না তো এখন পর্যন্ত যেটা এসেছে সেই বিষয়টা হচ্ছে যে আগামী হচ্ছে ডিসেম্বরের বারো তারিখে আমাদের এটা হচ্ছে ফ্রি মাইনিংটা অফ হয়ে যাবে মেবি পাঁচ মানে বিকাল পাঁচটা যেটা পাঁচটা পিএম বলা হয় সেই পাঁচ পিএমের মধ্যেই কিন্তু আমাদের এটা ফ্রি মাইনিংটা অফ হয়ে যায় তারপরে কিন্তু আমাদের নোট প্যাডে মাইনিং আমরা সম্ভাবনা আশা করতেছি তো যখনই একটা আচ্ছা মাইনিং সাইট নোট প্যাডে চলে আসবে তখন অবশ্যই এলিজিবলি একটা জিনিস চিন্তা করে দেখেন নিশ্চয়ই আমরা ভালো কিছু আশা করতে পারি এখনও অনেকেই বলতেছে যে এটা আমাদের একশো ডলার হবে বা দুইশো ডলার হবে এক ডলার হবে তিন ডলার হবে মূলত মুখ্য যে বিষয়টা আমরা অনেক কিছু ঘাটাঘাটি এবং রিয়েলাইজ করে দেখেছি ওয়ান কোর সমান সমান ফার্স্ট টাইম যেটা হচ্ছে একশো থেকে দেড়শো ডলারের মধ্যে কিন্তু এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের ইয়ে লঞ্চ করবে তো এরপরে হচ্ছে পর্যায়ক্রমে বাড়বে আজকে বিটকয়েনের কথা চিন্তা করে দেখেন দুই হাজার নয় সালের যে বিটকয়েনের অবস্থা ছিল সেটার কি অবস্থা ছিল এখনকার কি অবস্থা রয়েছে তো আমরা সেই বিষয়টার দিকে দেখব তো আমাদের হচ্ছে যে আমরা টুইটটা দেখে আসি আগে আসলে তারা অফিসিয়ালি টুইট কী কী টুইট করেছে এই যে কোড আউট এটা হচ্ছে তাদের অফিসিয়ালি যে টুইটের যেটা অফিস অফিসিয়ালি তাদের নিজস্ব যে অ্যাকাউন্টটা রয়েছে এটা হচ্ছে কোড আউট এই যে আপনারা দেখবেন এখানে হচ্ছে three point one one point three million followers যেটা রয়েছে এটা হচ্ছে তাদের অফিসিয়াল মনে নির্দিষ্ট তাদের কিন্তু এইটা এইটা স্যার এইটা ব্যতীত কিন্তু তাদের টুইটারে আর অন্য কোনো হচ্ছে অ্যাকাউন্ট নেই অনেকে ফ্যাঙ্ক অ্যাকাউন্ট স্ক্যামের সম্ভাবনা থাকে তো আপনারা এটা দিয়ে সতর্কতা থাকবেন সর্বশেষ যে তারা যে ইয়ার টুইটটা দিয়েছে দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে এটার অর্থটা হচ্ছে এটা কি টুইট দিয়েছে তারা এই যে এটা যেটা দিয়েছে এটা হচ্ছে যে we wanted to remind every সকলকে রিমাইন্ড করতেছে যে that the official core token has not been released it মানে অফিসিয়ালি তারা এখন পর্যন্ত আমাদেরকে কোনো সিদ্ধান্ত জানায়নি core on any others block is not issued is across side with the official down মানে কি বোঝাচ্ছে যে আপনারা অফিসিয়াল কোনো এখনও সিদ্ধান্ত পাননি তো এখানে হচ্ছে আপনারা স্কাম নিয়ে স্কাম নিয়ে আপনারা বিভ্রান্ত হবেন না please beware of scams and স্ট্রেসে মানে কি স্কাম থেকে আপনারা কি মুক্ত থাকবেন এটাকে further official announcement will follow soon মানে নেক্সট তাদের অফিসিয়াল টুইট পর্যন্ত আপনারা অপেক্ষা করুন এখন পর্যন্ত তারা এ বিষয় নিয়ে অফিসিয়ালি কোনো টুইট দেয়নি তো আমরা কি করতেছি ভাই আমরা বিভিন্ন ধরন বিভিন্ন কথা নিয়ে আসলে ইয়ে করতেছি কিন্তু আসলে না তারা তো নিজেই বলে দিছে আর তারা এখন পর্যন্ত কোনো কিছু অ্যানাউন্সমেন্ট আমাদেরকে দেয়নি অবশ্যই আমাদেরকে অ্যানাউন্সমেন্ট দেবে যেহেতু আমরা অনেক কষ্ট করে এটা অনেক দিন থেকে মাইনিং করতেছি অনেকেই তো সেক্ষেত্রে আমরা হচ্ছে যে এটা আরেকটু ধৈর্য ধরি কি হয় বারো তারিখ পর্যন্ত দেখি এখন পর্যন্ত যেহেতু আমাদের কাছে বারো তারিখ পর্যন্ত হচ্ছে তথ্য রয়েছে যে বারো তারিখের মধ্যে হচ্ছে এটা আমাদের মাইনিং এটা বন্ধ হয়ে যাবে তো সেক্ষেত্রে আমরা সেই তখন তো অপেক্ষা করি সমস্যা কী এতদিন আমরা অপেক্ষা করতে পারলাম আর কয়েকটা দিন না এটা অপেক্ষা করে দেখি আসলে এসে লাস্ট পরিস্থিতিটা কী দাঁড়ায় আমাদের পরিশ্রম তো কখনো বৃথা যাবে না ভাই এখানে আর একটা কথা হচ্ছে অনেকেই তো মাইনিং করে হচ্ছে অনেকেই এটা রেফার করেছিল রেফার করে বিটিসিটি যেটা পেয়েছিল এই বিটিসিটা যেটা পেয়েছিল এটা হচ্ছে যে এই যে এই বিটিসিটা এই বিটিসি তো অনেকেই অনেক টাকা বিক্রি করে দিয়েছিল এই বিটিসিটা কেননা হচ্ছে যে এই যে বিটিসি যেটা দেখাচ্ছে যে বিটিসি ব্যালেন্স হচ্ছে বিটিসি ব্যালেন্সটা এটা হচ্ছে এটা অনেকে উইড্রো দিয়েছিল বা ট্রান্সফার করেছিল তো আমরা হচ্ছে সেটা সেদিকে না যাই আমি এটা জাস্ট দুইটা দেখালাম তো আপনারা চিন্তার কোনো কারণ নেই আপনারা যেহেতু মাইনিং করেছেন অবশ্যই অবশ্যই এটা ভালো কিছু সুফল আশা করা যায় আর এখানে হচ্ছে যে আরেকটা জিনিস দেখাচ্ছি যে আমাদের কিন্তু তাদের যে সাপ্লাইয়ের কথা ছিল তার চেয়ে কিন্তু বেশি হয়ে গেছে পাঁচশো বিশ হয়ে গেছে তাদের পাঁচশো পর্যন্ত কিন্তু সাপ্লাই ছিল অলরেডি বিশটা বেশি মানে বিশ মানে মিলিয়ন মিলিয়ন মিলিয়ন মিলিয়ন হচ্ছে তার চেয়ে বেশি হয়ে গেছে তো সেক্ষেত্রে তো আমরা একটা আশাবাদী অবশ্যই আমরা সবাই আশাবাদী এটা নিয়ে তো সেই বিষয়ে হচ্ছে যে আপনারা টেনশনের কোনো কারণ নেই অবশ্যই আমরা সেই বিষয় নিয়ে ভালো কিছু আমরা হচ্ছে তাদের কাছ থেকে আমরা আশা করতেছি তো সকলেই ভালো থাকবেন আর এটা নিয়ে হচ্ছে যে নেক্সট পরবর্তী যে টুইট আসবে আমরা অবশ্যই ভিডিও নেক্সট ভিডিও দেখবো আপনারা সেখানে দেখতে পাবেন আমি আসলে মূলত আজকে ভিডিওটা তৈরি করার জন্য অনেক অনেক ধরনের কথা বলতেছি আমি তো লাস্ট টুইট আপনাদেরকে দেখালাম যে সেখানে তারা কী হচ্ছে অফিসিয়ালি তারা কোনো এখনও সিদ্ধান্ত জানেনি স্ক্যাম হওয়ার থেকে আপনারা সাবধান থাকবেন এটাই বলে দিছে আমি এই বার্তাটা দেওয়ার জন্য এই ভিডিওটা করলাম তো আশা করি সকলেই ভালো থাকবেন এবং যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিই তারা সাবস্ক্রাইব করে নেবেন বেলাইখানে ক্লিক দিবেন এবং পাশে থাকবেন যেন আমি পরবর্তী ভিডিওগুলো আপনাদেরকে দিতে পারি সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছায় যায় আমার এই মাইনিং সাইটগুলো আমি বিশেষ করে মাইনিং সাইট নিয়েই আসলে ভিডিও করতেছি তো সেক্ষেত্রে আপনারা এটা আশা করি সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম